একজন শিশু বাচ্চা পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেন তখন তো আজানের সময় হয় না তখন তার ডান কানে গিয়ে দিতে হয় আজান দিতে হয় আমরা যখন ভূমিকম্প শুরু হয় তখন আজান দিতে শুরু করি যখন ঘরের মধ্যে আগুন লেগে যায় আমরা আজান দিতে শুরু করি আল্লাহর কোন গজব যখন শুরু হয় তখন আমরা আজান দিতে শুরু করি সুতরাং এই আজান হলো মুসলিমের মুক্তির পথ এই জন্য মুসলিম যে কোনো জায়গায় যে কোনো সময় আজান দিতে পারে ঘরের মধ্যে যদি জিন্নাতের কোন আসরের মতো যদি লাগে অনুভব হয় ঘরের মধ্যে যদি জিন্নাত আছে বলে মনে হয় ওই গড়ের মধ্যে আজান দিলে ওই গড় থেকে শয়তান পালিয়ে যায় জোরে বলুন সোলাহ ব্রাজিলের একজন খেলোয়াড়ের কথা যিনি একজন ফেভারিট খেলোয়াড় প্লেয়ার তার নামটা নেইমার এই ধরনের ওই খেলোয়াড় একদিন ব্রাজিলের একটি শহরে একটা মসজিদ ওই মসজিদের নাম মসজিদে হামজা হামজা হলো আমার নবীর চাচার নাম যিনি আমার নবীর সাথে যুদ্ধ করে হুদের ময়দানে শহীদ হয়েছিলেন ওই হামজা মসজিদ থেকে আজান শুরু হলো তখন ওই প্লেয়ার একটা প্রেস কনফারেন্স করতেছিল আজানের আওয়াজ শোনার সাথে সাথে তার প্রেস কনফারেন্স বন্ধ করে সে চুপ করে রইলেন উপস্থিত সকল খ্রিস্টান অবাক হয়ে গেল এত বড় একজন প্লেয়ার প্রেস কনফারেন্স বন্ধ করে দিল কথা বলা বন্ধ করে দিল চুপ থাকলো তার কাছে সাংবাদিক জিজ্ঞেস করতে চেয়েছিল আপনি কেন চুপ হয়ে গেলেন সে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল এখন আজান হচ্ছে কোনো কথা হবে না জোরে বলুন আজান শেষে তার কাছে জিজ্ঞেস করা হয়েছে আজান শুনেন আপনি তো কোনো মুসলিম নয় আজান শুনে আপনি কেন আপনার প্রেস কনফারেন্স বন্ধ করেছেন তখন সে বলেছিল আমার বাড়ির পাশে একটা মসজিদ আছে ওই মসজিদের মেম্বার থেকে দিনে পাঁচবার আই আজানের দুনিয়া আমি শুনতে পাই মুসলমানের এই আজানের আওয়াজ শুনে আমার অন্তরে দারুণ অশান্তি আমি অনুভব করি এই জন্য আমি এই আজানের শব্দগুলো যখন শুনি আমি তখন আর কোনো কাজ করতে পারি না সেই বলল এই শব্দগুলো এত সুন্দর এত মিলানো মিলানো শব্দ এই সুর এই শব্দগুলো আমার হৃদয়ে অশান্তি সৃষ্টি করে এগুলা শুনতে আমার খুব ভালো লাগে তবে আমি এগুলোর অর্থ বুঝি না আমি কোনো মুসলিম যদি কোনো কোন স্কলার পাই এই শব্দগুলোর আমি অর্থ জেনে নিব জোর বলুন আজকে এই কথা সামাজিক মাধ্যমে জোরালোভাবে ভাইরাল হয়েছে এখন সবাই তো ওদেরকে ফলো করে আমাদের কোনো ফলোয়ার নাই এখন সব তো মেসিয়ার নেইমারের ফলোয়ার ঠিক কিনা বলুন আপনারা নেইমারের মতো বসে থাকবেন না না আমার রাসুল বুখারি শরীফের হাদিসের মধ্যে বলে দিলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আমার রাসূল বললেন ইজা সামি'তুমুন নিদা যখন তোমরা আজান শুনতে পাবে ফাকুলু তখন তো তোমরা বলবে মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন মুআজ্জিন যেভাবে বলে তোমরা তার মুখোমুখে আজানের শব্দগুলো তোমরা বলতে থাকবে জোরে বলুন না সুবহানাল্লাহ আজানের সময় চুপ থাকা নাকি মুআজ্জিনের কণ্ঠের সাথে আমরা সেই শব্দগুলো মিলিয়ে মিলিয়ে আমাদেরকে বলা কোনটা আমাদেরকে বলতে হবে এটাকে বলা হয় আজানের উত্তর জোর বলুন আমার রাসুল বলেন মোয়াজিনের মতো করে তুমি শব্দগুলো বলতে থাকবে যখন মোয়াজিন হাইয়া আলাস সালা বলবে হাইয়া আলাস সালা বলবে হাইয়া আলাল ফালা বলবে তখন তুমি পড়বে লা ওয়ালা জোর বলুন আল্লাহু আকবার আল্লাহ রসুল বলেন তুমি মুয়াজ্জিনের সাথে সুর মিলিয়ে তার শব্দে শব্দে মিলিয়ে যখন তুমি আজানের উত্তরে দিয়েছ আমার রাসুল বলেন ফাসাল তো হো ফাসাল তো হো ফাসাল তো এবার তুমি আল্লাহর কাছে তুমি ফরিয়াদ করো তখন তুমি আল্লাহর কাছে যেটা চাও আমার আল্লাহ সেইটা দিয়ে দেবে ফাসাল তো আমার রাসুল বলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মহব্বত করে বলেন যখন তোমরা আজান শুনবে আজান যখন শেষ হবে তখন তোমরা করবে আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা এতটুকু তোমরা পড়বে আমার রাসুল বলেন আমি বুখারে শরীফের পাঁচশত সাতাশি নম্বর হাদিসে যতটুকু পেয়েছি ঠিক শব্দ আমি অতটুকু বলেছি হাদিসে যা পেয়েছি আমি অতটুকুই বলেছি ও আত্মা পর্যন্ত আপনারা যখন পড়বেন আমার রাসুল বলেন কেয়ামতের ময়দানে আজানের পরে এই দোয়া পাঠ করার কারণে কেয়ামতের কঠিন সময়ে আমি নবীর সুপারিশ তুমি পেয়ে যাবে আজান এটা কত বড় মহান আজানের পরে দোয়া পড়লে আমার নবীর সুপারিশ পাওয়া যায় আওয়াজ দিয়ে বলুন সুবাহান আমরা এই আজান আমরা দিতে চাই কি চাই না আজান দিতে আপনাদের কি কষ্ট হয় হ্যাঁ। লজ্জা লাগে হ্যাঁ। আজান দিলে আপনাকে মুয়াজ্জিন সাহেব বলবে না বন্ধুরা আমার একজন মুয়াজ্জিন বিনা বেতনে তিন চার হাজার টাকা দিয়ে আজান দেয় টাকার জন্য নয় কারণ একজন মুয়াজিন আজান দিলে কি সোয়াব সেটা সেই জানে বলে এত অল্প টাকায় অথবা বিনা বেতনে সারা জীবন আজান দেয় বলুন না আমার রাসুল বলেন আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষ যখন দাঁড়াবে তখন কিছু দেখা যাবে কিছু গলা লম্বাওয়ালা মানুষ দেখা যাবে আল্লাহ তাদেরকে সবাই দেখবে তাদের মাথাগুলো উঁচু উঁচু তাদের ঘাট তাদের গলাগুলো লম্বা লম্বা এরা হচ্ছেন যারা এই দুনিয়ার ভিতরে মোয়াজ্জেনের দায়িত্ব পালন করে আজান দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আলসা সকলের মধ্য থেকে বিশেষায়িত দান করার জন্য মানুষ দেখলে চিন্তা পারার জন্য আল্লাহ তাদেরকে লম্বা করে দিবেন এবং তারা সকল মানুষ থেকে আলাদা হয়ে থাকবে জোরে বলুন আমরা আজান দিতে চাই কি চাই না আমরা আজান দিতে চাই আমরা আজানকে মহাব্বত করি আজানকে ভালোবাসি এটা অনেক কষ্টের মাধ্যমে এই আজান আমরা পেয়েছি আজানের মাধ্যমে আমার নুবারিশ নবীর সুপারিশ হয়েছে আজানের মধ্যে মুক্তি রয়েছে আজানের মধ্যে কল্যাণ রয়েছে আজানের মাধ্যমে ইসলামের সর্বোচ্চ আবাদত নামাজের সূচনা হয় জোর বলুন আল্লাহ আকবর সারা দুনিয়ায় হবে জয়ের রাজান বিশ্বাস ছড়াবে মমিনের আহ্বান সারা দুনিয়ায় হবে জয়ের রাজান বিশ্বাস ছড়াবে মমিনের আহ্বান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বেলালের সুরে হবে হকে রাজান কার সুরে বেলালের সুরে হবে হফের আজান তাকে বীরে তাকে বীরে সত্যের প্রমাণ আজান মমিনের উচ্চ মাকাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর শুধু আজান শুধু যে নামাজের আগে দেবে তাই নয় একজন শিশু বাচ্চা পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেন তখন তো আজানের সময় হয় না তখন তার ডান কানে গিয়ে দিতে হয় আজান দিতে হয় আমরা যখন ভূমিকম্প শুরু হয় তখন আজান দিতে শুরু করি যখন ঘরের মধ্যে আগুন লেগে যায় আমরা আজান দিতে শুরু করি আল্লাহর কোন গজব যখন শুরু হয় তখন আমরা আজান দিতে শুরু করি সুতরাং এই আজান হলো মুসলিমের মুক্তির পথ এই জন্য মুসলিম যে কোনো জায়গায় যে কোনো সময় আজান দিতে পারে ঘরের মধ্যে যদি জিন্নাত এরকম আসরের মতো যদি লাগে অনুভব হয় গড়ের মধ্যে যদি জিন্নাত আছে বলে মনে হয় ওই গড়ের মধ্যে আজান দিলে ওই গড় থেকে শয়তান পালিয়ে যায় জোরে বলুন সোলাহ আমার কথা নয় হাদিসের কথা আমার রাসুল বললেন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় আতবার শয়তান শয়তান পেছনের রাস্তা দিয়া বায়ু সারতে সারতে পা দিতে দিতে সে পালিয়ে যায় মুমিনের এক একটি আজান শয়তানের জন্য একাম্বুম শয়তানের জন্য চিৎকার দিয়ে বলুন আল্লাহ আল্লাহ পাক এই আজানকে মহাব্বত করে এই আজান নিয়ে দুনিয়াতে যেভাবে এসেছি এই আজানের উপর আমাদের মিথ্য আবার তৌফিক দান করুন এবং বিশ্বে যে কোনো জায়গায় আল্লাহ তুমি আজহানের ধ্বনিকে আপনি উচ্চারিত করে দিন জোর বলুন আমিন